দোস্ত দেখতো কি রকম একটা সিনারি সিনারি না কি অসম না হ্যাঁ কত দূর উঠছিল না অসম সিনারি কিন্তু এই দেখ আবারও উঠবে এই দেখ এই দেখ কত দূর পর্যন্ত উঠতেছে যদি কেউ না পিঠায় তাহলে দেখি কত দূর আরো উঠে এই দেখ এই দেখ কি বলে উঠতে পারবে না আরে অনেকটা উপরে ছিল তো না আর হবে না এই দেখেন না অবস্থাটা এটা আর সত্যি অনেকটা উপরে ছিল তো ওটা কি আমাদের কি নাম হ্যাঁ, মিষ্টি আরে অনেকটা উপরে ছিল একবার পড়ে গেলে ভয়ও <laughs> জানা ভয় না ওই যে ওই যে উঠতেছে না তো হেভি উঠতেছে বুঝিস নেই ওর তো ওটা উঠতেছে শখের মধ্যে হ্যাঁ করে না পড়বে না কে পড়ে ওটা পড়ে তোমার যে কথা না ওটা পড়ে পড়লে পড়েই যেত এই দেখো এই দেখো দেখো এবার ওর পিছন দিয়ে উঠতেছে সামন দিয়ে উঠতে পারে না ওর পিছন দিয়ে ওঠে ওই ওই তোরা কি ছাগলের গাছে উঠে দেখছিস আয় ছাগলের গাছে উঠে দেখ এই মিষ্টি ছাগলের গাছে উঠে দেখ আয় ফতমা ছাগলের গাছে উঠা দেখ কি জানি ডিপার্টমেন্টে এখনো যাওয়া হয়নি আরে এই তো একটা গাছে উঠে ঝগড়া লাগাইছে বুঝছিস কে আগে গাছে উঠবে সেটা নিয়ে ঝগড়া লাগাইছিস আর ও আবার গাছের উপর উড়ে বসে আছে